হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে বলবো how to concentrate your study মানে কেমন করে দীর্ঘ সময় ধরে পড়াশোনায় মনোযোগ দেবে বন্ধুরা টপার স্টুডেন্ট এবং যে নিজেদের ফিল্ড এক্সপার্ট তাদের মধ্যে কিছু কমন আর নতুন কিছু লক্ষ্য করা যায় সেটি আজকে আমি আপনাদের শেয়ার করব তো বন্ধুরা যখন তোমরা পড়ছো তখন মাঝে মাঝে একটু রেস্ট নেওয়া খুবই জরুরি মানে তোমাদের মাঝে মাঝে পড়ার ফাঁকে ওঠার অভ্যাস করতে হবে তো বন্ধুরা এখন তুমি বলবে এই কাজটি তো আমি সবসময় করে থাকি দশ মিনিটের পড়ার মধ্যে কুড়ি মিনিটের রেস্ট কিন্তু বন্ধুরা এরকম নয় একটানা দু তিন ঘন্টা পড়ার মাঝে তিন চারবার রেস্ট জাস্ট দুই থেকে পাঁচ মিনিটের জন্য আমেরিকান ইউনিভার্সিটির এক রিসার্চারের থেকে জানা যায় যে ছাত্ররা লেকচারের সময় মাঝে মাঝে দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসা করে বা অ্যান্সার দেয় ওই ছাত্ররা অ্যাজ কম্পেয়ার টু যারা বসে থাকে তাদের থেকে বেশি অ্যাক্টিভ হতে পারে বা ওদের থেকে বেশি বুঝতে পারে আর বন্ধুরা লং টাইম স্টাডি করার জন্য তোমাদের নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে মানে তোমাদের ঠিক করতে হবে যে দু ঘন্টার বেশি কাজ করব না বা ঘরের কোনো কাজ করব না বা পার্টিকুলার এই কাজটি আমি করব। এই টাইমিংটি যেহেতু বন্ধুরা তোমাদের নিজের সুতরাং তোমাদের নিজের সম্পূর্ণ এই বিষয়ে দায়িত্ব নিতে হবে বন্ধুরা নির্দিষ্ট সময়ের জন্য কোনো কাজ যদি নির্ধারণ করে রাখা না থাকে তাহলে কি কাজ করব এটা ভেবে ভেবেই সময় চলে যাবে সেই জন্য বন্ধুরা সব কাজ বাদ দিয়ে তিন থেকে চার ঘন্টা প্রত্যহ ও পড়াশোনার জন্য রুট নিয়ে একটি নির্দিষ্ট সময় রাখতে হবে আর বন্ধুরা এই চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনার টাইমটি সকাল বিকেল রাত যখন খুশি হতে পারে তুমি যে সময়টি পড়ার জন্য সাফিসিয়েন্ট সেই সময়টি তুমি পড়ার জন্য রাখ আর বন্ধুরা যদি প্রত্যেকটা সাবজেক্টকে একটি রুটিন ওয়াইজে ভাগ করি যে আমরা কখন কোন সাবজেক্টটি পড়ব তাহলে কোনো সাবজেক্ট বাদ যাবে না আর পার্টিকুলার প্রত্যেকটি সাবজেক্টটি ভালো করে পড়া হয়ে যাবে আর বন্ধুরা আপনি কি খাবেন কোন টাইমে খাবেন এটা ইম্পর্টেন্ট হতে পারে কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হলো জল কারণ বন্ধুরা বড় বড় যে ডায়েটিশিয়ান বা রিসার্চার যারা রয়েছে তারা এটা বলে থাকেন যে জল খাওয়া শরীরের পক্ষে এ একান্তই জরুরি বন্ধুরা সেই কারণে তোমাদের কি একটা রুটিন করতে হবে এক ঘন্টা কিংবা দু ঘন্টা মাঝে এক গ্লাস দু গ্লাস নির্দিষ্ট পরিমাণ মতন জল খেতে হবে বন্ধুরা আমরা কথা বলছি কনসেন্ট্রেট অর্থাৎ মনোযোগের জন্য আর মনোযোগের জন্য জল হচ্ছে একটা মুখ্য ভূমিকা পালন করে বন্ধুরা বিভিন্ন কাজের দরুন আমরা নির্দিষ্ট সময়ে অন্তরে আমরা জল খাই না কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইম টেবিল ফলো করতে হবে যে এক ঘন্টা দু ঘন্টার মাঝে আমরা এক গ্লাস কিংবা দু গ্লাস জল খাবো এটা আমি বলতে পারি যে বন্ধুরা তোমরা যদি এই রুটিনটি ই দশ থেকে পনেরো দিন কি কুড়ি দিন ইন ফলো করো তারপরে বন্ধুরা আর কষ্ট করতে হবে নিজের থেকেই তোমাদের জল এর পিপাসা পাবে এবং তোমরা ঠিক সময় মতন জলটি খেয়ে এর ফলে তোমাদের শরীরের যে জলের চাহিদা একটা ফ্লোতে থাকবে এবং একই ফ্লোতে তোমরা পড়াশোনায় অ্যাক্টিভ থাকতে পারবে বন্ধুরা এরপরে আসছে ফ্রুট মানে ফল বন্ধুরা আপেল কাজু কিশমিশ এগুলো তোমাদের খেতে হবে মানে সকাল সন্ধে বিকেল সকাল সন্ধে কিছু পরিমাণ একটা রুটিন বানিয়ে নিতে পারো যে এই সময় এই ফলটি খাবো বন্ধুরা এই কথায় অনেকে বলবে যে রেগুলার বেসিসে এ ফ্রুট খাওয়ার আমাদের পক্ষে এ সম্ভব নয় কেন সেরকম মানি সাফার করতে আমরা পারবো না বন্ধুরা এটা স্টাডির জন্য করতেই হবে এরকম কোনো ব্যাপার না তোমরা যদি করো তাহলে ভালো বন্ধুরা নেক্সট যেটা হলো ফার্স্ট যেমন পিৎজা চাউমিন বাইরে যে সমস্ত খাবার পাওয়া যায় সেই সমস্ত খাবারকে এর থেকে দূরে থাকতে হবে বন্ধুরা এই কথাটা বলতে আমার নিজেরই হাস্যকর লাগছে কারণ আমি নিজেই নিজের ওপর কন্ট্রোল করতে পারি না যখন আমি বাইরে কিছু দেখি অবশ্যই আমারও খেতে ইচ্ছা করে কিন্তু এখন থেকে মানে কিছুদিন আগের থেকে আমি এটি ফলো করতে শুরু করে দিয়েছি যে আমাকে বাইরের ফাস্টফুড থেকে অ্যাভয়েড করে থাকতে হবে বন্ধুরা আমি তো এই সব বাইরের ফাস্টফুডকে অ্যাভয়েড করে ফেলেছি বহুত কষ্টে তোমরাও একটু কষ্ট করে এই বাইরের যে ফাস্টফুড মানে বাইরে যেসব খাবার রয়েছে সেই সব খাবার থেকে দূরে থাকো বন্ধুরা এই ফাস্টফুড থেকে দূরে থাকার কথা যতটা বলা সহজ ততটা করা সহজ না কারণ আমার এক স্টুডেন্টকে আমি সবসময় দেখতাম পেপসি খেতে তা আমি একদিন জিজ্ঞাসা করলাম কেন তুমি বাইরের ফাস্টফুড পেপসি সবসময় খেতে থাকো বন্ধুরা সেই স্টুডেন্টটি আমাকে যে অ্যান্সারটি দিয়েছে সেই অ্যান্সারটি শুনে তো আমি হতভঙ্গ বন্ধুরা তখন স্টুডেন্টটি কি বললে শুনবেন স্টুডেন্টটি বলল স্যার আপনি যখন পড়াতে বসেন তখন চা খান আর সেখান থেকে আপনার এনার্জি পান পড়ানোর জন্য আর আমি এই পেপসি খাই এই পেপসির থেকে পড়ার জন্য এনার্জি পাই বন্ধুরা তা এটা থেকে বুঝতেই পাচ্ছেন যে এই বাইরের ফাস্টফুড অ্যাভয়েড করা খুবই কঠিন বন্ধুরা আমিও চেষ্টা করছি বাইরের ফাস্টফুড থেকে দূরে থাকার তোমরাও ফাস্টফুড থেকে দূরে থাকার চেষ্টা করো বন্ধুরা নেক্সট হলো ফেসবুক তোমরা যতবার ফেসবুকে এগিয়ে দেখো যে কত নোটিফিকেশান আসলো কটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো কটা আমার ফটোতে লাইক পড়লো বারবার তোমরা খুলতে থাকো বা হোয়াটসঅ্যাপে কটা মেসেজ এসছে এবং ফানি ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি গ্রুপ চ্যাটিং করি বারবার করে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঘুরে ফেরানো বন্ধুরা এইসব সোশ্যাল নেটওয়ার্কিংয়ে বেশি থাকার দরকার নেই শুধুমাত্র জাস্ট রোজ এক টাইম আসো ও চেক আউট করো ব্যাস বারবার করে ওপেন করার দরকার নেই আপনাদের রিল্যাক্স থাকতে হবে বন্ধুরা বারবার এইসব না করে তোমরা এর পরিবর্তে তোমাদের যে মিউজিকটি ভালো লাগে সেই মিউজিকটি শুনতে পারো তোমাদের যে ড্যান্সিংটি ভালো লাগে যে প্রোগ্রামটি ভালো লাগে সেই প্রোগ্রামটি দেখতে পারো অর্থাৎ তোমাদের একটা রিল্যাক্সেশন চাই মানে সীমিত জিনিস মানে খুব বেশি যে জিনিস একটা জিনিসকে খুব বেশি করে ফেলবো আরেকটা জিনিসকে করবো না এতে কি হয় বন্ধুরা যে জিনিসটি তুমি করতে চাইছো সেই জিনিসটাই হয় না মানে যে নেসেসারি জিনিস সেটা হয় না আননেসেসারি জিনিসগুলো কমপ্লিট হয়ে যায় মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমাদের এর লাইফে অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু ওইগুলোর ওপর আমরা বেশি ফোকাস করি কিন্তু আমরা জানি এডুকেশন হলো আমাদের লাইফের একটা বড় পার্ট কিন্তু এটার উপরেই আমরা অত ও ইন্টারেস্ট দেখাই তো বন্ধুরা আমি বলছি জাস্ট ফেসবুক হোয়াটসঅ্যাপ তোমরা ইউজ করো কিন্তু একটা সীমিত সময়ের জন্য ও আর যেটাই তোমাদের কনসেন্ট্রেট করা দরকার সেই বিষয়ে তোমরা কনসেন্ট্রেট করো বন্ধুরা এছাড়া নেসেসারি জিনিস করার পর যদি কিছু সময় থেকেও যায় তাহলে এ তোমার যে ক্লাসমেট আছে ক্লাসমেটের সঙ্গে দেখা করো কথা বলো পড়াশোনার বিষয়ে ডিসকাস করো ও আর বন্ধুদের সাথে একটু আলোচনা করো কথাবার্তা বলো এতে কি হবে নিজেদেরও ও রিল্যাক্সেশন হয় রিল্যাক্স হয়ে যাও তুমি কেউ বন্ধুরা দশ ঘন্টা ঘুমায় কেউ পাঁচ ঘন্টা ঘুমায় কেউ ছ ঘন্টা ঘুমায় বন্ধুরা ঘুমের ব্যাপারে আমি বলবো না কেন ও আপনি আপনার যতটা প্রয়োজন ততটাই আপনি ঘুমান কিন্তু আমার হিসাবে ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা ঘুমানো দরকার প্রত্যেকের জন্য আমি বলবো রাত বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ুন এবং পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে পড়ুন আর সকালে ওঠার পরই আপনাদের সবার ফার্স্ট যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে এক্সারসাইজ আর বন্ধুরা এক্সারসাইজ করার জন্য তোমরা পার্কে যেতে পারো এক্সারসাইজ বলতে কোনো হার্ডওয়ার্ক না জিম জিমে যাওয়ার প্রয়োজন নেই অথবা পার্কেও তোমরা না যেতে পারো ও যদি বাড়িতে থাকে বাড়িতেও একটু ওয়ার্কআউট করে নিলে কিন্তু বন্ধুরা সেটা খুব লং টাইমের জন্য নাও হতে পারে শুধুমাত্র জাস্ট দশ থেকে পনেরো মিনিটের জন্য তোমরা ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করলে ওয়ার্কআউট করলে এ কিন্তু এটা প্রত্যেক দিন হওয়া চাই এটা শরীরের পক্ষে একটা এনার্জি একটা সামান্য এনার্জি দেয় পজিটিভ এনার্জি এই সারা দিনটা যাতে ঠিকঠাক চলে বন্ধুরা এরপরে তোমাদের পড়ার জন্য ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পড়াশোনার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তিন ঘন্টা হলেই হবে সেটা যেন অ্যাফর্টনেস হয় মানে সেটা মনোযোগ সহকারে তোমাদের হতে হবে বন্ধুরা তোমাদের আট ন ঘন্টা শুধুমাত্র পড়ার থেকে এ মনোযোগ সহকারে তিন ঘন্টা পড়া অনেক ভালো তাই তোমরা তিন ঘন্টা কম হোক পিরিয়ডটা কম হোক কিন্তু যেইটুকু সময় তোমরা পড়বে সেইটুকু সময় মনোযোগ সহকারে পড়বে আর ওটার মধ্যেই থাকবে বন্ধুরা আর মনোযোগ সহকারে পড়ার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি চেয়ার টেবিলের ওপর পড়াশোনা করা আর বন্ধুরা মাথায় রাখতেই হবে তোমাদের চেয়ার টেবিলে হোক বা যেখানেই তোমরা পড়াশোনা করো না কেন তার আশেপাশে মোবাইল ফোন ফোন অথবা ল্যাপটপ এইসব অথবা পড়ার টেবিলের ওপর কমিক বুক এইসব জিনিস যাতে না থাকে তাহলে ওগুলো কি করবে তোমাকে তোমার কনসেন্ট্রেটকে ভঙ্গ করার চেষ্টা করবে কেন মোবাইলে ধরো একটা নোটিফিকেশন আসলো তুমি তখন জাস্ট ভাববে জাস্ট uh, uh, এক থেকে দু মিনিট ওই নোটিফিকেশানটা দেখে নিই যেই নোটিফিকেশানের বলে ইন্টারেস্ট কিছু থাকলো তখন আর তোমার পড়া হলো না তুমি জাস্ট বই নিয়ে বসে থাকলে আর মোবাইল ঘাঁটতে থাকলে গেমিং করতে থাকলে তাহলে কি ফোন ল্যাপটপ যেসব জিনিস তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে সেগুলি কি পড়ার জায়গা থেকে দূরে রাখতে হবে বন্ধুরা এইসব জিনিসগুলো ফলো করতে হবে একজন সাকসেসফুল ব্যক্তি অথবা পড়াশোনায় কনসেন্ট্রেট করার জন্য বা নিজের ফিল্ডে এক্সপার্ট হওয়ার জন্য তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট সেকশনে লিখে জানাও হ্যাঁ, আর টেক কেয়ার বাই বাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে